আপনাদের সামনে কোরআনে পাকের তিপ্পান্ন নম্বর সৌরার শুরু থেকে তেলাওয়াত করেছি ওই সৌরার নাম হচ্ছে সৌরাতুল নাজাম নাজাম অর্থ হল তারকা সপ্তবর্ষী যে তারকা উজ্জ্বল নক্ষত্র ওইটাকে আরবিতে বলা হয় নাজমুন তারা তারকা আল্লাহ রব্বুল আলমী এই এই তারকার সুরাতে আমার নবীজির এই দুনিয়ার এই পৃথিবীর এই গ্লোবাল থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার নবীজিকে যে ঊর্ধ্বগমনে নিয়ে গিয়েছিলেন মেয়েরাজে নিয়ে গিয়েছিলেন ওই মেয়েরাজের বর্ণনা এই সুরা নাজামের ভিতরে বর্ণনা করেছেন আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ নাজাম তারকা তারাকে উপরে থাকে না নিচে থাকে উপরে থাকে অর্থাৎ এখানে আমার নবীজির উর্দাকাশের ভ্রমণের বর্ণনা এই সৌরাতে দিয়েছেন বলে এই সৌরার নাম হলো তারকা এবং আল্লাহ রব্বুল আলমী তারকার কসম পাচ্ছেন কিসের কসম পাচ্ছেন তারকা কেন মানুষ আগে আমরা এখন ভোরের টাইম থেকে সব কাজ করি অফিসে যাই অফিস থেকে আসি নামাজ পড়ি রোজা রাখি সেহেরি খাই ইফতারি করি সবকিছু আমাদের এখন ডিপেন্ড করে কিসের উপর ঘড়ির উপর আগের যুগে কিন্তু ঘড়ি ছিল না মানুষ তাদের সকল কাজ করত আসমানের তারকা দেখে দেখে আওয়াজ দিয়ে বলুন যখন করেছিল না মানুষকে আল্লাহ তেমন মেধাও দিয়েছেন তারা আকাশের তারা দেখলে বুঝত এখন রাত কয়টা বেজেছে সে জ্ঞান তাদেরকে দান করেছেন মদিনা শরীফে নবীজি হিজরত করার পর সাহাবায় কেরামের জ্বর হল রাসল বললেন তোমরা মাঠে গিয়ে তোমরা একটু গড়া গড়ি খাও আল্লাহ রাবুল্লাহ আলমী তাদেরকে সেবা দান করেছেন ওষুধ ছিল না ইমাম সাহেবের কাছ থেকে পানি করা নিয়েছে কঠিন কঠিন রূপ থেকে আল্লাহ সাফা দিয়েছে আওয়াজ দিয়ে বলেন আমরা যত যান্ত্রিক হয়ে যাচ্ছি তত আমরা আল্লাহর বিশেষ রহমত থেকে আমরা দূরে সরে যাচ্ছি ঠিক কিনা তো সেই সময়ে তারকার অনেক দাম ছিল তারকা দেখে জাহাজ চলত যারা জাহাজের যারা ক্যাপ্টেন ছিল মাঝিম আল্লাহ ছিল তারা তারাকা দেখে বুঝতে পারত আমি এখন কোন দেশের দিকে রওনা হচ্ছে এবং তারকাই তাদের একমাত্র পথ প্রদর্শক ছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমী সৌরাতুল নজমে তারকার কসমকে বলতেছে ওয়ান্নাজিমি এই হাওয়া